কথা হোক রূপ কথা মুছে দি যা কিছু ব্যথা ও হারানো সে কথা হোক রূপ কথা মুছে দি যা কিছু দাও সেই ভরে দাও সে খুশি দাও ফিরিয়ে মুখেতে যা ফোটায় হাসি প্রাণেতে যা বাজায় বাসি অন্তরে ছড়ায় খুশি এনে যা ফিরিয়ে যা ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও রাত করে আর থেকো না অভিমান বুকে রেখো না অপরাধ যদি কিছু হয় ভুলে যা ফিরিয়ে দা ফিরিয়ে দা সে খুশি দাও ফিরিয়ে হারানো সে কথা কোকরূপ কথা মুছে দিক যা কিছু ব্যথা হো হারানো সে কথা কোকরূপ কথা মুছে দিক যা কিছু ব্যথা দাও সেই সুর ভরে দাও খুশি দাও ফিরিয়ে দাও মুখেতে যা ফোটায় হাসি প্রাণেতে যা বাজায় বাঁশি অন্তরে ছড়ায় খুশি খুশি দাও ফিরিয়ে ছোট ছোট আশা ও ছোট ছোট আশা কিছু ভালোবাসা বোবা মনে আনুক ভাষা আলোয় আবার কাটুক আধা সে খুশি তাও ফিরিয়ে তা মুখেতে যা মোটায় হাসি প্রাণেতে যাবা যায় পাশি অন্তরে ছড়ায় খুশি এনে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও রাত করে আর থেকো না অভিমান বুকে রেখো না অপরাধ যদি কিছু ভুলে যা ফিরিয়ে দাও ফিরিয়ে সে খুশি দাও ফিরিয়ে দা এনে দাও ফিরিয়ে দাও দাও সে খুশি দাও ফিরিয়ে দাও